যখন ইউটিউব খুলছি ফেসবুক খুলছি টিভি চ্যানেল খুলছি পেপার পড়ছি একটাই কথা নূপুর শর্মার ফাঁসি চাই কিন্তু আমি যেখানে অন্যরা আমাদের ইসলামকে এতটা রেসপেক্ট করে সেখানে তুমি নুপুর শর্মা কে বেজে আমাদের কলিজার নবীকে নিয়ে খারাপ কথা বলো টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জেরে দলের জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে সাসপেন্ড করেছে বিজেপি মাত্র তো শুরু একটু ওয়েট করো যুগে যুগে যত মানুষই আমাদের নবীকে নিয়ে বাজে মন্তব্য করছে তাদের কেউই বেশি দিন টিকে থাকতে পারে নাই এমনকি তাদের অস্তিত্বও হাওয়ায় মিশে গেছে যারা বিশ্বনবীর গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন যারা সন্তান নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হোয়াটসঅ্যাপ কাকা জিস ফারাবি হ্যাঁ বাট আজকে আর কোনো কথা হবে না জাস্ট প্রতিবাদ হবে প্রতিবাদ না মানে ওদের সাহস কিভাবে হয় আমাদের নবীজিকে নিয়ে কুটুক্তি করার ঠিক আছে ঠিক আছে দেখতেছি তোমাদের কলিজায় কত দম আছে ওই ইন্ট্রো লাগা শুরুতে আমার অন্য ধর্মের ভাই বোনদের বলতে চাই প্লিজ আপনারাও চুপ থাইকেন না এগিয়ে আসেন কারণ আমার জানা মতে কোনো ধর্মই এই শিক্ষা দেয় না যে আমরা অন্য ধর্মকে ছোট করে কথা বলবো আর এখানে তো আমাদের প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে বাজে কথা বলছে কেমনে চুপ থাকি ফেসবুকে এটার প্রতিবাদে একটা ভিডিও দিবেন থাকবে না ভিডিও একটা স্ট্যাটাস দিবেন আইডি রেস্ট্রিকশন কি করবেন বলেন চুপ হয়ে যাবেন না কখনোই না আমাদেরকে এইভাবে চুপ করানো যাবে না বিশ্বের সকল ইসলামিক দেশগুলা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান পাকিস্তান কাতার সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তান সহ বিভিন্ন দেশ কষ্টের বিষয় হলো এর মধ্যে আমাদের দেশের নাম নাই ব্যাপার না আমরা তো আছি আমরা প্রতিবাদ করব। আমাদের সাথে অন্য ধর্মের মানুষও আছে আমরা একসাথে প্রতিবাদ করব। কারণ সবার আগে আমরা মানুষ এই রক্তের টেস্ট একবার দেখছেন তারা না জানলেও বুঝতে পারে আমরা আমাদের নবীজিকে কতটা ভালোবাসি অনেকেই বুঝতে পারছে ওই মহিলা আমাদের ঠিক কোথায় আঘাত করছে जो लिखा है वो मैंने बोला है और अगर वो कहीं गलत है आपको आपत्तिजनक लगता है तो फिर वो तो मैं कहूंगी कि मैंने तो नहीं लिखा বুঝলাম না আপনি কি পড়াশোনা না করে এই জায়গায় চলে আসছেন নাকি নকল করে পাশ করছেন আর যাকে নিয়ে বলছেন তার সম্পর্কে জানতে হলে তো আপনার এক জীবন পার হয়ে যাবে এখন তো দেখছি আপনার পড়াশোনায় ঘাটতি আছে আপনি তো শুধু শিরোনাম পড়ার লোক ভিতরে কি আছে সেটা না জেনে আপনি শুধু শিরোনাম দেখে মন্তব্য করার লোক ফর এক্সাম্পল সেদিন একটা ভিডিও টাইটেল দেখলাম দেখুন একজন শিক্ষক ও ছাত্রী বন্ধ রুমের মধ্যে কি করে ফেললো ভিডিওটা ওপেন করে দেখি পড়াশোনা করলো এখন আপনি যদি ভিডিওটা না দেখতেন তাহলে কি ভাবতেন বলেন এই মহিলারও হয়েছে একই অবস্থা কোথায় কবে ঘুরতে ঘুরতে আমার নবী সম্পর্কে দু একটা লাইন পড়ছে আগামাতা কিছু না জেনেই কুটুক্তি করে দিল বলি কি শোনেন আমার নবীজি সম্পর্কে একটু বিস্তারিত পড়াশোনা করেন তার সম্পর্কে বাজে কথা তো দূরে থাক তাকে ফলো করতে শুরু করে দিবেন हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया के ऐसे महापुरुष थे सबसे पहले आदर्शों को अपने ऊपर ढालते थे तब बताते थे একজন শিক্ষিত মানুষ কখনো না শিখে মন্তব্য করে না এটা হলো শিক্ষিত মানুষের অ্যাটিটিউড আর আপনি যেটা করছেন সেটা একজন মূর্খ মানুষের থেকেও আশা করা যায় না সঠিক বলেছেন শুনলাম টুইট করে নাকি এই ঘটনার জন্য ওই মহিলা আবার সরি বলছে মানে সরি বললেই হয়ে গেল পুরো বিশ্বের সকল মুসলমানদের কলিজায় আঘাত করে এখন দেখছেন সবকিছু যখন আপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে মুম্বাই সহ বিভিন্ন শহরে ক্রমই প্রবল হচ্ছে ইসলাম বিদ্বেষের প্রতিবাদে চলমান বিক্ষোভ ইন্ডিয়া সকল প্রোডাক্ট বয়কট করছে আল কায়দা হুমকি দিছে মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের তিনটি স্থানে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল কায়দা এখন আইসা বলতেছেন আমার ভুল হয়ে গেছে সরি বিশ্বাস করেন আপনার শাস্তি না হওয়া অব্দি আমাদের আন্দোলন থামবে না আপনার এখন এমন শাস্তি হওয়া দরকার যাতে করে ইন ফিউচার কেউ কারো ধর্মকে আঘাত করে আর কিছু বলতে সাহস না করে নাও কাম টু দা পয়েন্ট আমি আমার সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই এখন সেটা যে ধর্মরই হোক না কেন মানুষ হিসাবে প্লিজ আপনারা এই ঘটনার প্রতিবাদ করেন যে যে জায়গা থেকে যেভাবে পারেন এই ঘটনার প্রতিবাদ করেন ইন্ডিয়া বয়কট করার কোনো দরকার নাই যায় কারণ ওখানে আমাদের দেশের জনসংখ্যার চাইতেও দুই গুণ বেশি মুসলমান আছে সাথে হিন্দু ধর্মের ভাই বোনেরাও আছে যারা সবসময় সত্য ও ভালোর পথে আছে সো ইন্ডিয়াকে বয়কট না করে আসেন এই অসম্ভব খারাপ একটা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই যাতে করে ইন ফিউচার কারো সাহস না হয় আমার আপনার কিংবা অন্য কারো ধর্মকে নিয়ে বাজে কথা বলার সো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আপনারাও প্রতিবাদ করেন আল্লাহ হাফেজ